প্রত্যেক দিন রাত্রে ঘুমানোর আগে একবার হলো তোবা করবেন আপনি যদি সারা জীবনে একশো বার তোবা করার সুযোগ পান এই একশো বার তোবার ভিতরে যদি একটা তোবা আল্লাহ দরবারে কবুল হয়ে যায় এই জিনিসটাকে আমি এভাবে বুঝাই আপনার বয়স হচ্ছে মনে করেন তিরিশ বছর তিরিশ বছর আপনি কয় হাজার গুণা করছেন কয় হুজুর তিরিশ হাজারের চাইতেও বেশি হতে পারে তিরিশ হাজার গুণা করছেন কয় বছরে এই মনে করুন তিরিশ হাজার গুণা করতে আপনার তিরিশটা বছর সময় গিয়েছে তিরিশ বছরের তিরিশ হাজারটা গুণা মাফ হওয়ার জন্য একটা তহবাই যথেষ্ট এতটুক বিশ্বাস কি আছে এখন দেখেন আমরা গুণা করব আমার আল্লাহ আগে থেকে জানে কি জানে না সেজন্যই আল্লাহ কি করেছেন তোবার রাস্তা খোলা রেখেছেন আল্লাহ জানে আমার বান্দারে নিষেধ করলো বান্দারা গুণা করবে সেজন্য আমি তাদেরকে বাঁচানোর জন্য তোবার রাস্তা খোলা রেখেছি এখন মাপ চাওয়ার রাস্তা খোলা আছে তারপরেও আমরা মাপ চাই না কেন গুণা তো করি মাপ চাই না কেন সেজন্য প্রায় সময় আমি একটা কথা বলি গুণা করার চাইতেও বড় গুণা কি জানেন তোবা না করাটা গুণা করার ভুলের চাইতেও বড় ভুল হচ্ছে তোবা না করা কেন সুযোগ আছে আপনি অ্যাপ্লাই করবেন না কেন একশোবার তখন শয়তান কি করে জানেন ওই তোবার কথা মনে আসলে আপনাকে বুলাই দেয় আপনার মনে এটা আনবে যে গুণা করছো আল্লাহকে তোমার মাফ করবে নি তুমি যে অপরাধ করছো আল্লাহর সামনে যাইবা কেমনে একবার এক এক বিষয় নিয়ে কয়বার তোবার করবা বারবার তোবা করবা বারবার আল্লাহর সাথে কি ঠাট্টা করো তুমি এরকম চিন্তাগুলো অন্তরে শয়তান এনে দেয় বান্দা যেন তোবা না করে শয়তান তুমি এমন করো কেন তখন শয়তান বলে আমি তিরিশ বছর পরিশ্রম করে তাকে যে গুনার পাহাড় তৈরি করে দিয়েছি সে যদি একবার তৌবা করে মন থেকে খালেস নিয়তে তার চোখের পানি যদি মৌলার দরবারে কবুল হয়ে যায় আমার ৩০ বছরের পরিশ্রম ব্যর্থ হয়ে যাবে মৌলা তার সারা জীবনের গুণা মাফ করে দিবে সেজন্য শয়তান চাই না বান্দা কি করুক তবা করুক আপনারা সবাই চেষ্টা করবেন অন্তত রাত্রে ঘুমানোর আগে নিজে নিজে আপনি আছেন আপনার মৌলা আছে আপনার মৌলা আছে আর আপনি আছেন আপনি গুণাগার মৌলা ক্ষমাকারী আপনি তৌবা করবেন মৌলা মাফকারী থার্ড পার্সন কাউকে জানানোর দরকার আছে আরেকটা আওয়াজ দিয়ে বলেন জানানোর দরকার আছে জানানোর দরকারও নেই আপনি যে গুণা করছেন সারা জীবন কত গুণা আল্লাহ গোপন করে রাখছে আপনার সারা জীবনের গুণা আমাদের যেগুলো গুণা আছে এই গুণাগুলা যদি এক একটা তিলের মতো কাজ করতো একটা গুণা করলে তোমার চেহারায় তোমার শরীর একটা তিল উঠবে যদি এরকম হতো আমাদের চেহারা কি আয়নায় আর দেখা যাইত সবগুলো কি দেখা যাইত আর মানুষও বুঝতে পারতো যার চেহারায় যার শরীরে তিল বেশি তার গুণাও বেশি ইজ্জত আমাদের থাকতো